আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে কিছু ব্র্যান্ড পিসির ভিডিও দেখাবো আপনারা চাচ্ছেন যে পাঁচ থেকে ছয় হাজার টাকার মধ্যে ব্র্যান্ড পিসি নিতে তারা অবশ্যই এই ভিডিওটি দেখুন প্রথমত আপনাদেরকে আমি ডিডিআর তোর একটি ব্র্যান্ড পিসি দেখাবো যেটা হচ্ছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসপি ব্র্যান্ডের ইন্টেল কোটোডো আপনার উইন্ডোজ টেন এবং সেভেন সাপোর্টেড আপনার এটার মধ্যে আপনার অবশ্যই এই মডেলটি দেখবেন এটা হচ্ছে N one nine nine six এই মডেলটার মধ্যে আপনার চারটি র্যাম স্লট থাকবে এখানে ফোর জিবি ফোর জিবি করে টোটালি বত্রিশ জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করতে পারবেন এবং ব্র্যান্ড পিসির জগতে আপনার N N one nine nine six এই মডেলটি প্রচুর পরিমাণে সেল হচ্ছে এবং এটার চাহিদারও বেশি এবং এটা আপনার লং টাইম ইউজের জন্য অনেক ভালো হবে পিসিটি এটার মধ্যে কী কী রয়েছে আমি অবশ্যই আপনাদেরকে বলতেছি এটার মধ্যে আপনার DDR two two GB two GB four GB RAM থাকবে এবং ডু ফোর এম বিকেশের একটি প্রসেসর থাকবে এবং পাঁচশো জিবি একটি হার্ড ডিস্ক থাকবে যারা চাচ্ছেন যে এসএসডি লাগিয়ে নেবেন সেটার জন্য আলাদা এক্সট্রা চার্জ হবে আপনার এসএসডি লাগিয়ে দিতে পারবো এবং এটার মধ্যে উইন্ডোজ টেন এবং সেভেন সাপোর্টেড আমরা উইন্ডোজ সেভেন করে দেবো আর যারা যাচ্ছেন যে এইচ লাগে উইন্ডোজ টেন করে নিতে তারা অবশ্যই উইন্ডোজ টেন লাগ করে নিতে পারবেন এবং এটার মধ্যে একটা ডিবিটি ডেটা থাকবে যারা ডিবিটির কাজ করতে চান তারাও করতে পারবেন এবং এটা হচ্ছে এসপি ব্র্যান্ডের অবশ্যই সামনে আপনার দুইটি ইউসবুক ইউএসবি পোর্ট পেয়ে যাবেন এবং মাইক্রোফোন পোর্ট এবং হেডফোন পোর্ট এবং পাওয়ার সুইচ এবং পিছর দিকে কি কি থাকছে সে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটার পিছন দিকে রয়েছে আপনার ছয়টি ইউএসবি পোর্ট আপনার টোটালি আটটি ইউএসবি পোর্ট পেয়ে যাবেন যারা লোডের কাজ করেন তারা অনেক ভালো আপনার ইউজ করতে পারবেন এখানে আটটি ইউএসবি পোর্ট পেয়ে যাচ্ছেন এবং ল্যান্ড পোর্ট অডিও পোর্ট এখানে বিজি পোর্ট থাকতেছে ডিবিএ পোর্ট এবং পিএস টু পোর্ট থাকতেছে এবং আপনারা এপিসিডি আমার কাছ থেকে নিতে পারবেন ডিডিআর থ্রি ডিডিআর টুর এপিসিডি নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর আমি আপনাকে দেখে দেখাবো যারা চাচ্ছেন যে DDR three RAM supported brand PC নিতে তারা তাদের জন্য প্রথমত আমি একটি লেনোভো পিসি দেখাচ্ছি এটা হচ্ছে একটি লেনোভো ব্র্যান্ড পিসি যেটা ডিডিআর থ্রি র্যাম সাপোর্টেড এখানেও থাকবে আপনার DDR three four two GB two GB four GB RAM এবং কোটুডু সিক্স এমবি ক্যাশের একটি প্রসেসর এবং আপনার পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং যারা এসিজি লাগিয়ে নিতে চান তারা এসিজি লাগিয়ে নিতে পারবেন এবং সামনের দিকে পেয়ে যাবেন দুইটি ইউএসবি পোর্ট এবং পিছন দিকে কি থাকছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পিছন দিকে আপনার থাকছে চারটি ইউএসবি টোটালি ছয়টি ইউএসবি পোর্ট পেয়ে যাবেন এবং বিজে পোর্ট আপনার ল্যান্ড পোর্ট অডিও পোর্ট পেয়ে যাবেন এপিসিডি প্রাইস পড়বে মাত্র ছয় হাজার টাকা যারা ছয় হাজার টাকার মধ্যে DDR three RAM supported brand PC নিতে পারবেন এবং যারা চাচ্ছেন যে লেনোভোর মধ্যে আরেকটি মডেল রয়েছে যেটার মধ্যে ইউএসবি পোর্ট বেশি এই মডেলটি দেখতে পারেন এটা হচ্ছে লেনোভোর IT DDR three RAM supported brand PC এটা হচ্ছে আপনার লেনোভো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনার চারটি র্যাম স্লট থাকবে চারটি র্যাম স্লট মধ্যে আমরা ফোর জিবি র্যাম দিয়ে থাকি এবং আরও আপনার তিনটি র্যাম স্লট কাইরে আছে আপনার এখানে টোটালি বত্রিশ জিবি পর্যন্ত ইউজ করতে পারবেন এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং ডিভিডি রাইটার এবং কোটো টু সিক্স এম বিকে সেটি প্রসেসর এবং সামনের দিকে সামনে লোকটা আপনাদেরকে দেখাচ্ছি সামনে আপনারা অবশ্যই লুকটা দেখতে পাচ্ছেন এখানে আপনার দুইটি ইউএসবি বুট পাবেন এবং অডিও বোর্ড মাইক্রোফোন বোর্ড এবং এটার পিছন দিকে কী কী রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটার পিছন দিকে আপনার অডিও পুট পেয়ে যাবেন পিছনে ছয়টি এবং সামনে দুটি টোটালি আটটি ইউসবি পুট পেয়ে যাবেন এবং অডিও পুট ল্যান্ড পোর্ট এবং বিজে পোর্ট এবং একটি এইচডিএমআই পোর্ট পেয়ে যাবেন যারা যাদের এইচডিএমআই পোর্ট দরকার তারা অবশ্যই এটা দেখতে পারেন এইটার প্রাইস পড়বে মাত্র ছয় হাজার দুশো টাকা এটা ডিডিআর থ্রি র্যাম সাপোর্টের এটা ছয় হাজার দুশো টাকা এবং এটা পড়বে ছয় হাজার টাকা এবং যারা চাচ্ছেন পাঁচ হাজার টাকা নিতে তারা নিতে পারবেন এইচপি ব্র্যান্ডের এটা হচ্ছে N one nine nine six এই মডেলটি প্রচুর পরিমাণ সেল হয় এটা আমাদের কাছে পাঁচ হাজার টাকা করে নিতে পারবেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে